আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়র সম বন্ধুত্ব হচ্ছে ডানাবিহীন ভালোবাসা প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোর একা হাঁটার চেয়েও ভালো দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই একটি বই একটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে বন্ধুত্ব করতে হলে এভাবে করতে হয় যাতে কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা থাকে এইভাবে একজন বন্ধু চাই আমি যাতে সবসময় বন্ধুর বন্ধুর কাছ থেকে ইতি মোহাম্মদ নাইম